সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে ভেজে বলতে পারিনি সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে চোখে নেশা হয় আচ্ছা, আচ্ছা। কি রে হয় ভালো লাগে আমার দেখলে পরে চোখে নেশা হয় চোখে নেশা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইতি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি ও বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে বসন্ত কালে তোমায় বলতে পারি বসন্ত Gracias.